এই তো ভালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কালেকশন আছে আজকে তো আমাদের শোরুমে পুরোপুরি যতগুলা মডেল আছে সবগুলা মডেলের সবগুলা কালারই অ্যাভেলেবেল ভরপুর কালেকশন আর কি আর প্রচুর পরিমাণে সেল প্রচুর পরিমাণে সেল হচ্ছে অলরেডি হ্যাঁ, অনেক বেজে গেছে যে অলরেডি হচ্ছে আপনার একটু ভালো ইয়ে দিয়ে দেখা আটটা সাতত্রিশ বেজে গেছে লেট হ্যাঁ, করাইতে করাইতে এই ভিডিওটা করবো বলে অনেক লেট হয়ে গেছে সেই ছয়টা থেকে আটটা বেজে গেছে আটটা সাতত্রিশ হয়ে গেছে তো আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার প্রশিক্ষা মোড় প্রশিক্ষা ভবনের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের সুজুকি রাইডার জোনটা আর আমাদের এখানে sales service spare parts registration থেকে শুরু করে এভরিথিং অ্যাভেলেবল তো শুরু থেকে ইয়েলো কালারটা নিয়ে বসে আছে ইয়েলো কালার অ্যাকচুয়ালি সবার একবার পুরা ক্রাশ তো হ্যাঁ। মানে হচ্ছে আপনার ইয়ং জেনারেশনের ক্রাশ তো এর জন্য প্রথমেই ইয়েলো কালারটা রেখে দিছি আচ্ছা। শুধুমাত্র ইয়েলো একটা রয়েছে এমনটা না কিন্তু ইয়েলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আমাদের কাছে হ্যাঁ এইখানে শোরুমে তো রয়েছে দেখছেন যে অলরেডি হ্যাঁ, তো অনেকগুলা সেল হয়ে গেছে তারপরেও কিন্তু আমাদের এই যে গাড়িগুলা দেখতেছেন এই গাড়িগুলা কিন্তু আমার ওয়ার হাউস যেটা আছে আমাদের ওয়ার হাউসেও কিন্তু প্রচুর পরিমাণে স্টকে রেখে দিছি কারণ এই যে ফেব্রুয়ারি মাসটা চলতেছে এই মাসে তো ওভারঅল জানেন যে আমাদের শোরুমে যে গাড়ি আছে এরপরে যে এলসি টেলসি এ ইয়ে, ও হাবি তাবি সব কিছু মিলাই কিন্তু অনেক ধরনের বড় প্রবলেম হইতে পারে যাই হোক যাই হোক ওটা তো বিষয় না আমরা প্রচুর পরিমাণে গাড়ি রেখে দিছি মানে দাম আচ্ছা। বালুক বা কমুক যাই হোক আমরা এসে পেয়ে যাবেন আচ্ছা, আমাদের কাছে একদম হ্যাঁ? একদম আচ্ছা, মানে পিওর ফাল্গুন পিওর ফাল্গুন <laughs> এটার প্রাইস এখন বর্তমানে এটা তো হচ্ছে আপনার জিক্সার মোনোটন যেটা এটার হচ্ছে আপনার ক্লাসিক স্পেশাল এডিশন এটার প্রাইস এখন বর্তমানে মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা মনোটন হচ্ছে রেগুলার যেটা আছে আপনার ব্ল্যাক কালার মেরুন কালার তারপর দেন ব্লু কালার ওখানে ব্লু কালারও আছে দেখতে পাচ্ছেন সব এই যে তিনটা কালার আছে এই তিনটা কালার কিন্তু এখন বর্তমানে এক লক্ষ বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আর এটার এক লক্ষ বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আর সব থেকে বড় বিষয় এটা যে আমাদের এখানে এসে যে ব্ল্যাক ব্ল্যাক পায় না বা এই কালার পাচ্ছি না ওই কালার পাচ্ছি না এইসব ঘুরে দেখা গেছি কিন্তু কোন রকম ভাবে কোনো গাড়ি অ্যাভেলেবেল না এমনটা কিন্তু আর না এখানে দেখেন যে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু এই প্রচুর পরিমাণে রেখে দিছি শুধুমাত্র আপনার আপনার হচ্ছে যারা ভিউয়ার্স আছে তাদের জন্য হ্যাঁ? হ্যাঁ এটা হচ্ছে এফআই এবিএস নিউ যে এফআই এবিএস হ্যাঁ তো এটা কি আপনার জিক্সার এফআইবিএস হ্যাঁ এটা নিউ জিক্সারের এফআইএবিএস ভার্সনটা আর এটা হচ্ছে আপনার যে কালার আছে কিন্তু তিনটা যেমন হচ্ছে আপনার ব্লু কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আর ওদিকে হচ্ছে আপনার রেড কালার এই কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মানে বর্তমানে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ চৌষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এটার বর্তমান প্রাইস আর এটা কিন্তু আমাদের সুজুকি রাইডার জন্য সবগুলা কালার কিন্তু অ্যাভেলেবেল সবগুলা কালার অ্যাভেলেবেল এটার কার্বোরেটর ভার্সন যেটা ওটারও কিন্তু তিনটা কালার হয় এই কার্বোরেটর ভার্সনটার প্রাইসটা মাত্র হচ্ছে দুই লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা এটার বর্তমান আচ্ছা, প্রাইস সবগুলা কালার অ্যাভেলেবেল সবগুলা কালার ব্লু কালার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ব্ল্যাক রেখা দিয়েছি খালি ব্ল্যাক আর ব্ল্যাক এসএফ এর প্রতিটা কালারই এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন এটা তো আছে সাথে কিন্তু আমাদের কাছে ব্লু কালার বা রেড কালার সবগুলা কালারই বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আই এবিএস যেটা মানে এটার বর্তমান প্রাইস হচ্ছে কিন্তু মাত্র তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এটার যেটা হচ্ছে কার্বোরেটর ভার্সনটা আছে ক্যালকুলেটর ভার্সনেও কিন্তু মানে ব্ল্যাক কালার বা রেড কালার এটি দুইটা কালার মোটামুটি এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে ওটার প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ চুরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আচ্ছা, হ্যাঁ এটা কার্বোরেটর আর হ্যাঁ আছে না হ্যাঁ। এরপর আমি দেখাবো হচ্ছে আমাদের মানে স্কুটার যেটা একটু আগেও কিন্তু সেল হয়েছে আপনারা দেখতে পাইছেন ব্লু কালারটা কিন্তু সেল হয়ে গেছে আর উনি কিন্তু অ্যাকচুয়ালি যে স্কুটারটা নিছে এটার মূল কারণ হচ্ছে যে মার্কেটে যতগুলা আর কি স্কুটার আছে সব থেকে মানে প্রাইজের দিক থেকে বলেন মডেলের দিক থেকে বলেন সব দিক থেকে কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে এই সুজুকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভটা সব থেকে বেস্ট আর এটার বর্তমান প্রাইস চলতেছে মাত্র এক লক্ষ চুয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা স্কুটারটা নিয়ে নেওয়া যাচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভটাও আছে আমাদের কাছে যে অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে মানে রেড কালার যেটা দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে ব্ল্যাক কালারটা বা হচ্ছে ব্লু কালারটা যে কালারটাই চান সেই কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা এটার মধ্যে পেয়ে যাবে আচ্ছা, মাইলেজ কিং তো অবশ্যই আছে মাইলেজ কিং নিয়ে তো আমরা সবসময় থাকি আর এটা কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল সামনে আছে এটা আমাদের আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা দূরে বলতে প্রথমে এইসাই মানুষ তো খোঁজে এটা এই আর কি যারা মানে এসে দেখে হ্যাঁ, হ্যাঁ। মানে এসে দেখেই তো পাই এটা আচ্ছা। <laughs> এখন সব থেকে বড় বিষয় হচ্ছে মাইলেজ কিং এটা কিন্তু সবাই জানে এটার সব থেকে বড় বিষয় হচ্ছে এটার মাইলেজটা একশো শুধুমাত্র আপনার এই এক লিটারে সেভেন্টি ফাইভ কিলোমিটার পর্যন্ত সেভেন্টি ফাইভ কিলোমিটার পর্যন্ত কিন্তু হচ্ছে রানিং মানে আপনার মাইলেজ পাওয়া যায় আর সব থেকে বড় বিষয় হচ্ছে এটার সিটটাও অনেক কমফোর্ট সিট টিউবলেস টায়ার তারপরে মানে সব কিছু মিলায় অনেক মজার একটা বাইক হচ্ছে এটা প্রাইস মাত্র কিন্তু হচ্ছে এক লক্ষ সাত হাজার নশো পঞ্চাশ টাকা যারা মোটামুটি হচ্ছে অল্প একটা অ্যামাউন্টের মধ্যে একটা বাইক নিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা অনেক বেটার হবে অনেক বেটার হবে তো মোটামুটি হ্যাঁ মোটামুটি এখন সব বাইক দেখানো হয়ে গেছে এছাড়াও আমি যেটা বলবো আমি কিন্তু এস আমাদের কাছে কিন্তু মানে প্রচুর পরিমাণে এখন হিউজ পরিমাণে স্টক আর আমাদের প্রচুর পরিমাণে সেল হচ্ছে প্রতিদিনই আমাদের কিন্তু প্রচুর বাইক যাচ্ছে সেক্ষেত্রে আপনার ড্রিম বাইকটা সুযোগী রাইডার জন্য আমাদের কাছে আছে আপনার যদি আপনার ড্রিম বাইকটা নিতে চান অবশ্যই সুযোগী রাইডার জন্য চলে আসবেন করবেন আপনাদের সুবিধার্থে আমি আমার অ্যাড্রেসটা আবার একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা কিন্তু মিরপুর দুই নাম্বার প্রশিক্ষা মোড় প্রশিক্ষা ভবনের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের সুজুকি আয়োজনের শোরুমটা আর খুব মানে আর কথা বলবো যেটা আমাদের এখানে রেজিস্ট্রেশন কিন্তু সিকেডি রেডি যদি থাকে দুই দিনের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিচ্ছি সে দুই দিনের মধ্যে সিকেডি রেডি থাকলে আমরা দুই দিনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিচ্ছি সেক্ষেত্রে যারা আর কি চান মানে খুব রিসেন্টলি একটা একটা নাম্বার নিয়ে কমপ্লিট করে রাখা হবে তারা অবশ্যই চলে আসবেন আমাদের কাছে সার্ভিস কিন্তু প্রতিটা বাইকের সাথে পাঁচটা ফ্রি সার্ভিস থাকে রাতুল ভাই আমি একটা কথা বলে দিই সেটা হচ্ছে অনেকেই কিন্তু ধরেন যে এই ভিডিওটা দেখতেছে এই ভিডিওটা দেখে তারা কিন্তু মনে করেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেছে বা দেশের বাইরের থেকেও দেখতেছে সেক্ষেত্রে দেশের বাইরে থেকে বা দেশের ভেতরে যারা আছে মানে শুধুমাত্র যে ঢাকা কেন্দ্রিক এমনটা না ঢাকার বাইরে থেকে যারা আসতেছে আসবে তাদের জন্য বলবো যে বাইক আমাদের কাছ থেকে কিনে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি সার্ভিস করাতে পারবেন আর সার্ভিসটা কিন্তু এই যে পাঁচটা ফ্রি সার্ভিস আর দুই বছর অথবা তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি এটা বাংলাদেশের যে কোনো প্রান্তের সুজুকির যে অথরাইজ ডিলার পয়েন্টগুলো আছে এটা সার্ভিস সেন্টার থেকেও কিন্তু আপনি এই এটার সার্ভিস করাই নিতে পারবেন গিফট আইটেম অ্যাকচুয়ালি ওইভাবে গিফট আইটেম ওইভাবে নাই আমাদের এখানে কোম্পানি থেকে একটা চাবি নিয়ে আছে আর এছাড়া পাবে হচ্ছে আপনার একটা ডাস্ট কাভার মাস্ট বি পেয়ে যাবে আর সুজুকি রাইডার জোনের পক্ষ থেকে একটা স্পেশাল একটা টি শার্ট থাকবে যেটা হচ্ছে আমি এখন দেখাইতে পারছি পারতেছি না যারা হচ্ছে মানে এই ভিডিও দেখে আসবে তারা অবশ্যই এই টি শার্টটা পেয়ে যাবে আমাদের অর্ডারে আছে সুজুকি হ্যাঁ স্পেশাল আর ওটা unique okay okay unique T shirt Suzuki bike চালানোর সময় আপনি ওই জ্যাকেটটা গেঞ্জিটা পরলে আর কি একদম একদম অসাধারণ লাগবে থাকবে আর ওটা ইউনিক এই পর্যন্ত কারা কেউ এই মানে এই একটা টি শার্ট কেউ দেয় নাই এই টি শার্ট হচ্ছে আমরা দিচ্ছি যারা আর কি ভিডিও দেখে আসবে তারা কিন্তু স্পেশাল ভাবে এটা পেয়ে যাবে ওকে তো ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের দর্শক আসলে কিন্তু একটা আলাদা রেসপন্স করবেন এটা সবসময় না এটা সবসময় থাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবসময়ের জন্য থাকে সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম